ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাওয়ার কুরবানি ভাই কুরবানি দিদি কুরবানি কুরবানি ভাই কুরবানি দিদি কুরবানি আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাওয়ার যাবো আমি গাবো তো গরু ভাই দৌড়ে সামনে যাই আগে গিয়ে জিগাই এইটা কত নিচ্ছে ভাই জিতছেন ভাই মোটেও ঠকে নাই ভালো গরু পাইছেন কম টাকা হায় ওহ ব্যাপারি বুঝতে পারে নাই হয়তো প্রথমবার আসছে ঢাকা সব শেষে ভাই সবাইকে জানাই অতন বাইন্স থেকে ঈদ মুবারক ওহ কুরবানির সব আনন্দ সবার মাঝেতে ছড়িয়ে যায়